আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আরে হুজুর যে এ তোমরা এখানে কি করছো রাইহান হুজুর আমরা রোজা রেখে আছে কিন্তু সময় টমা কাটানোর জন্য আমরা মোবাইলে গেম টেম খেলছি না এগুলো ভুল শোনো তোমাদেরকে দুটা কথা বলি যুবক সমাজ আমরা আজকে এই যে মোবাইলের মাধ্যমে ধ্বংস হয়ে যাচ্ছে এই পবিত্র মাহের রমাদান যে মাসে কোরআন নাজিল হয়েছেন আমরা কোরআন পড়ি আসি আমরা সকল যুবক একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই গেম না খেলে আল্লাহর কোরআন পড়ি তাহলে আমাদের সমাজ পরিবর্তন হবে যুবকেরা পরিবর্তন হবে কি আমরা সবাই পারি না হ্যাঁ, জি ইনশাল্লাহ আমরা সবাই তো পারি কি আবু রাহেন পারি না আমরা হ্যাঁ, হ্যাঁ, ইসলাম পারি তো আমরা নাকি আমরা সকলে পারি তাহলে সকলে সময় দিব আমরা হাদিসের সাথে সময় দিব ভালো কাজের সাথে সময় দিব আমরা আমরা মোবাইলের গেমের সাথে সময় দিব না কেন আমরা দামি রোজা রেখেছি আমরা সকলে ভাই